সবাইকে ধন্যবাদ রেকর্ড শুরু হয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে উনি আপনাকে হতাশ হলে চলবে না কথা বুঝতে পারছেন যারা হতাশ হয়ে যায় তারা কিন্তু সফল হতে পারে না আর যারা ধৈর্য ধরে সামনে বাড়ে এবং কঠোর পরিশ্রম করে তারা বিফল হয় না মানুষের জীবনে হার জিত সবই আছে কেউ একটু তাড়াতাড়ি জিতে কেউ একটু ধীরে ধীরে জিতে সবগুলাই আমাদের জীবনের একটা অংশ কঠিন মুহূর্ত আমাদের জীবনের অংশ স্বাভাবিক মুহূর্ত আমাদের জীবনের অংশ তো আমরা এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে যে আমাকে একটা অবস্থান তৈরি করতে হলে অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া জীবনে আমার পক্ষে অবস্থান তৈরি করা সম্ভব না ঠিক আছে তা স্ক্রিন শেয়ার হয়েছে স্ক্রিন দেখা যাচ্ছে ওকে আচ্ছা জি স্যার ওকে আচ্ছা ঠিক আছে দেখেন আজকে আমরা আমাদের পেজ প্রমোশন করব তার সাথে মনে করেন এই পেজ প্রমোশনের মধ্যে মাধ্যমে আমরা কয়েকটা কাজ করবো একটা কাজ হচ্ছে আমাদের একটা পোস্ট কিভাবে বুস্ট করতে হয় আমাদের পেজটাকে প্রমোশন কিভাবে করতে হয় আমাদের এই পেজটাকে ও এটা গ্রুপ সরি আমাদের পেজটাকে কিভাবে মেম্বার বাড়াইতে হয় আমাদের পেজের মধ্যে কিভাবে আমরা আমাদের একটা বিজনেসকে রিচ করতে পারি রান করতে পারি বা আমাদের একটা বিজনেস গ্রো হতে পারে এই বিষয়গুলো আমরা কী করবো আজকে শিখবো ঠিক আছে দেখুন আমরা আপনি একটা পেজ আমি গতদিনও বলছি আমরা একটা পেজ থাকলে আমাদের যদি একটা পেজ থাকে আমরা যদি ধৈর্য ধরি এটার পিছনে সময় ব্যয় করি আর কিচ্ছু লাগবে না এই পেজই আমার যথেষ্ট মানুষ একটা চ্যানেল একটা চ্যানেল থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটা পেজ থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ তবে তার জন্য প্রয়োজন কি আমার আসতে তার জন্য প্রয়োজন কি আমাদের মার্কেটিং জানা সিস্টেম জানা আর আমাদের ধৈর্য ধারণ করা এই বিষয়গুলো আমাদের থাকলে আপনি এই পেজ দিয়েই আপনি আপনার জীবন চালাইতে পারবেন কিচ্ছু লাগবে না আপনি যদি মনে করেন বিজনেস করতে চাচ্ছেন মেবি মনে করেন আপনি বাসার বৈশ পয়সা বিজনেস করবেন আপনি কি করবেন আপনার জন্য বেশি কিছু লাগবে না আপনি টাকা বিশ হাজার ইনভেস্ট করবেন বিশ হাজার ইনভেস্ট করবেন না বিশ হাজার হইবে না তিরিশ হাজার ইনভেস্ট করবেন তিরিশ হাজার কীভাবে ইনভেস্ট করবেন ওই তিরিশ হাজার টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন মনে করেন আপনি ড্রেস হ্যাঁ আপনি বিশ হাজার টাকা দিয়ে বিশটা ড্রেসই কিনবেন সুন্দর করে একটা মোবাইল দিয়ে সেই ড্রেসগুলা ছবি তুলবেন ছবি তুললে আপনি আপনার পেজে পোস্ট করবেন ওখান থেকে কি করবেন আপনি একটা ভিডিও বানাইবেন অথবা একটা পেজকেই বা একটা পোস্টকেই আপনি কি করবেন বুস্ট করে দিবেন তখন এই বুস্টের মাধ্যমে আপনার পেজে তিনটা লাভ একটা লাভ হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো সেল আসবে দুই নম্বর লাভ হচ্ছে আপনার প্রোডাক্টগুলোতে এই পেজের মধ্যে লাইক আসবে ফলোয়ার আসবে এই লাইক ফলোয়ারগুলো আপনার পেজের মধ্যে যদি আসে তাহলে সেই লাইক ফলোয়ারগুলো আপনার পেজকে কি করে দিবে আপনার পেজকে পেজের মধ্যে লাইক ফলোয়ারগুলো আপনার কাস্টমার হয়ে যাবে সরি আমি এখানে রং করে বলছি আপনার পেজের মধ্যে যদি লাইক ফলোয়ার আসে একজন মানুষ যদি আপনার পেজে লাইক করে বা একজন মানুষ যদি আপনার পেজে ফলো দেয় তাহলে ও আপনার ডাইরেক্টলি কাস্টমার হয়ে যাবে আপনি পরবর্তীতে যে পোস্ট করবেন সেই পোস্টটা তার সামনে যাবে একটু কয়েক মাস এভাবে ধৈর্য ধরতে হবে বিশ্বে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে অনেক মানুষ এইভাবে ইনকাম করছে আমি একজন গতদিন আমি একটা ভিডিও দেখছি ইউটিউবে যে একজন মহিলা যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ডাক এখন ওনার পরিবার চাচ্ছে না ওনাকে আর চাকরি করাইতে উনি চিন্তা করলো যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি এখন চাকরি বাকরি যদি না কোনো একটা ব্যবস্থা যদি নাই করি তাহলে কেমন হয় আচ্ছা যাক করোনাকালীন মুহূর্তে ওনার বিয়ে হয়ে গেল ওই মাস্টার্স কমপ্লিট করার রেজাল্টের আগেই বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে তার মনের একটা চিন্তা যে তার হাজব্যান্ডও তারে দিয়ে চাকরি করাইবে না তো তার হাজব্যান্ডের সাথে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে দেখেন আমি তো কি করতে পারি না ওই চাকরি করতে পারি বাট এখন দেখেন আমার এত এতটুকু পড়াশোনা করছি কিন্তু আপনি তো চাকরি করতে দিচ্ছেন না তাহলে আমাকে কোনো একটা সুযোগ করে দেন আমি একটা চিন্তা করছি একটা বিজনেস করব অনলাইনে করে বসে করতে পারবেন তো তার একটা দেবর ছিল তো দেবরকে সে কাজে লাগানোর জন্য বলছে যে কি কাজ করবো বলে আমার হাতে রান্না খুব ভালো আমি ভালো রান্না করতে পারি আপনি কি করবেন আমি একটা পেজ ক্রিয়েট করতেছি সেই পেজে একটা পুস্ট বুস্ট করে দিবেন আপনার শহর মিল্লা যে আপনি বাড়ি থেকে এই খাবারগুলা হোলসেল দেওয়া হয় যারা নেবেন তারা অল্প দামে নিতে পারবেন তো বাড়িতে তৈরি করা হয় সাধারণত খরচপাতি কম রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি করো সেই খাবারগুলোর পিছনে অনেক খরচ আছে জায়গার ভাড়া আছে কারেন্ট বিল আছে মানুষের বিল আছে হ্যান তেন হাবিজাবি অনেক কিছুই আছে সেখানে বাড়িতে যদি কোনো জিনিস তৈরি হয় তাহলে সেই বিলগুলো তো আর নাই মনে করেন রেস্টুরেন্টে যে খাবারটা একশো টাকা দাম সেই খাবারটা পঞ্চাশ টাকা দিয়েও বিক্রি করা যাচ্ছে বাড়ি থেকে তৈরি না তো ওই রকম কম সেল রেট দিয়ে সে কী করছে একটা বুস্ট করে ফেলছে বুস্ট করার বুস্ট করার পরে একটা মিনিট বা এটা দিতে লেট হইব কারণ এগুলো আমি রেডি হয়ে দেওয়া লাগে তো বুস্ট করার পরে তার কাছ থেকে অ্যাডভার্টাইজ মানে অর্ডার আসতে শুরু করছে হ্যাঁ এক পাঁচটা দুইটা তিনটা প্রতিদিন প্রথম এক সপ্তাহ আসতে দুইটা তিনটা প্রতিদিন অর্ডার সেই অর্ডারগুলো তার দেবর সেল করছে এখন এরকম করতে করতে তার বিশাল একটা ব্যবস্থা হয়ে গেছে বিশাল সেখন প্রতিদিন এক হাজার অর্ডার ডেলিভারি করে প্রতিদিন এক হাজার অর্ডার ডেলিভারি করে এখন এক হাজার খাবার খাবারের অর্ডার যদি সে ডেলিভারি করে একটা খাবার থেকে যদি পাঁচ টাকা সব ধরনের খরচ দিয়েও যদি পাঁচ টাকা ইনকাম করে তাহলে তার ডেইলি ইনকাম কত তাইলে তার ডেইলি ইনকাম কত আপনি চিন্তা করেন আপনার আমার একটু চিন্তা করে বিষয়টা এখন আর তার বুস্ট করতে হয় না এখন আর তার টাকা খরচ করে পোস্ট দিতে হয় না এখন তার পেজের মধ্যে কয়েক লাখ ফলোয়ার হয়ে গেছে এখন সে ওখানে পোস্ট করে সে পোস্টগুলা মানুষ দেখে দেখে এখন আর দেখাই লাগে না সিরিয়াল ওয়াইজ খাবার আছে খাবারগুলা দিচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকার গল্প বলতেছি আমার সিলেট এরিয়ার ভিতরে এই ঘটনা হচ্ছে ওরা এখন কি করছে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে কি আপনি আপনি বিজনেস জানেন বা আপনি সব কিছুই জানেন কিন্তু আপনি পলিসিটা পাচ্ছেন না দেখেন আমি আপনাকে আমি আপনাদেরকে শুধুমাত্র কাজ শিখাই না আমি কাজ শেখানোর সাথে আপনাকে কাজগুলো অ্যাপ্লাই করি আপনি আপনার জীবন সেভ করবেন কিভাবে সেটা আমি শেখাই আপনি যদি এখন চিন্তা করেন না ভাই আমি আর কিচ্ছুর দরকার নাই আপনি আমাকে বলছেন এখন আমি এই পেজ থেকে হয় প্রোডাক্ট সেল করব না হয় এই করব সেই করবো না আমার কাছে ক্রিয়েটিভিটি আছে ভিডিও তৈরি করতে পারি আমি ভিডিও তৈরি করতে পারি ক্রিয়েটিভিটি আছে আমি ভিডিও তৈরি করি আর হুম হ্যাঁ ফ্রিলান্সিংয়ে মেয়েরা কাজ আগে পায় ঠিক আছে না ভাই আমি আমার ক্রিয়েটিভিটিস আছে আমি ভিডিও তৈরি করে আমি এখানে দিব আপনি ভালো রান্না পারেন রান্নার ভিডিও করে ফেসবুকের পেজে দেন আপনি ভালো গল্প বলতে পারেন গল্প বইলা দেন আপনি ভিডিও তৈরি করতে পারেন উপস্থাপনা সুন্দর করে করতে পারেন আপনি সুন্দর করে উপস্থাপনা করে আপনি ভিডিও দেন মানুষ লক্ষ লক্ষ টাকা আমরা মানুষের ভিডিও দেখতেছি মানুষ ইনকাম করতেছে আমি কেন পারি না বিষয়টা হচ্ছে আমি ওই ধরনের চিন্তা করি না ওই থিঙ্কিংটা আমার মাথার মধ্যে নেই না ঠিক আছে ওই থিঙ্কিংটা আমার মাথার মধ্যে না নেওয়ার কারণে আমি পারি না এই জন্য আমরা যারা সাকসেস হইতে পারি না ওই যে আমাদের কাজ সুযোগগুলো আমরা অ্যাকসেপ্ট করি না আমাদেররা আমাদের সুযোগগুলো অ্যাকসেপ্ট করা না করার কারণে আমরা সাকসেস হতে পারি না আমাদের সুযোগগুলো অ্যাকসেপ্ট করতে হইব আর আমি যা করি একটাই করবো আমি যে কাজটা করবো সেটা আগে দেখবো আমার এটার ফিউচার আছে কি না আর যদি দেখি এটার ফিউচার আছে তাইলে এটাইতেই লেগে থাকবো বসে থাকবো হ্যাঁ বসে থাকবো আমি এখন প্ল্যান করতেছি স্কুল ছেড়ে দেওয়ার জন্য আমি স্কুল ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতেছি কারণ আমার এইটাতেই এখন একটা ভালো অবস্থান শুরু হয়ে গেছে প্লাস আমার এখন এটাতে সময় দেওয়ার লাগে তো আপনি আপনিও এইভাবে চিন্তা করেন ভাই যদি আপনি সুযোগের কাজ না করেন সুযোগকে যদি আপনি সম্মান না করেন তাহলে কাজ আপনার জন্য সফল হওয়া সম্ভব না সুযোগকে কাজে লাগাইতে হবে কাজে লাগাইয়া তারপরে সেখানে লেগে থাকতে হবে এক মাসে কোনো কিছুই হয় না দুই মাসে কোনো কিছুই হয় না এক বছরে কোনো কিছুই হয় না হইতে হলে এই বিষয়গুলোতে আপনি সাকসেস পাইতে হইলে দুই বছর মিনিমাম তার পিছনে লেগে থাকতে হবে এটাই হচ্ছে বিষয় আচ্ছা আসুন এখন আমরা একটা পেজ প্রমোট করি এখন পেজ প্রমোট করার পিছনে কারণ কি আমি প্রথমেই বলছি পেজ প্রমোট করলে লাভ এটা হচ্ছে একটা হচ্ছে আপনি আপনার পেজটার মধ্যে লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন আর একটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন দুইটা একটা বিষয় মনে রাখবেন যে সমস্ত পেজগুলোকে আপনারা প্রমোট করবেন অর্থাৎ প্রমোট কাকে বলে প্রমোট হচ্ছে ফেসবুককে টাকা দিয়ে মানুষের সামনে অ্যাডভার্টাইজ পৌঁছে দেওয়া আমি আপনাদের একটু দেখাই দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে দেখেন স্পন্সর আছে আপনারা কি দেখতে পাচ্ছেন কথা বলেন এই যে দেখেন এখানে এই যে স্পন্সর শব্দটা লেখা আছে এই স্পন্সর শব্দটা মানে হচ্ছে এইটাকে কি করা হয়েছে এটা বুস্ট করা হয়েছে কথা বুঝতে পারছেন এখানে বুস্ট করা হয়েছে যেখান থেকে সে কি একটা ডাউনলোড করার জন্য বলছে এটা হয়তো সম্ভবত কোনো সফটওয়্যার হবে এটা এখান থেকে ডাউনলোড করার জন্য বলছে যার দরকার সে ডাউনলোড করবে এখান থেকে আচ্ছা আরও কিছু দেখাই স্পন্সর স্পন্সর স্পন্সর এই যে দেখেন এটা তো কম্পিউটার আই টেকনোলজি এটা এই এই পেজে আমার ফলো দেয়া আছে যার কারণে এখানে আর ফলো দেখাচ্ছে না অন্যথায় আমার এই জায়গার মধ্যে দেখাই তো ফলো তাইলে আমি তাকে ফলো করে দিতাম আরও আছে আরও দেখাচ্ছি আমি স্পন্সর এই দেখেন chat dot open AI chat dot open AI sponsor করছে সে কি করছে তার চ্যাট জিটিপিটা সে কী করতেছে আমাদের কাছে সে বুস করে দিচ্ছে এভাবে আপনারা দেখতে পারবেন স্পন্সর স্পন্সর দেখতে পারবেন স্পন্সর যদি দেখেন কোনো পোস্টের উপরে এভাবে স্পন্সর দেখেন স্পন্সর দেখেন তাহলে সেই স্পন্সরটা আপনি মনে করবেন এটা হচ্ছে এই যে স্পন্সর দেয়া এটা হচ্ছে আপনার প্রমোট করা হয়েছে বুস্ট করা হয়েছে বা অ্যাড রান করা হয়েছে ওকে এখন আসি আমরা এই যে প্রমোট শব্দটা আছে বাম পাশে এই প্রমোট শব্দটা থেকে আমরা কি করতে পারি প্রমোট করতে পারি অথবা আমরা কোনো পুস্ট থেকে যদি প্রমোট করতে চাই তাহলে এই যে পুস্ট আছে এখানে একটা বুস্ট শব্দ আছে সেই বুস্টটা আমরা ক্লিক করতে পারি যাক আমরা প্রমোট করি আমরা বুস্ট আমরা প্রমোট করি আচ্ছা এখানে দেখেন তিনটা অপশন একটা অপশন বুস্ট আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ এডস এটা হচ্ছে স্টার্ট উইথ অটোমেটেড এডস আচ্ছা ক্রিয়েট নিউ এডসে ক্লিক করি আমরা অটোমেটেড এড হলে একটা পুস্ট থেকে অটোমেটিক হয়ে যাব ক্রিয়েট নিউ এডসে ক্লিক করলাম ক্রিয়েট নিউ এডসে ক্লিক করার পরে দেখেন কি আসছে আমার জন্য এখানে দেখেন একটা অপশন আসছে এই অপশনটাকেই আমি চাইলে এটাকেই আমি কি করতে পারি পোস্ট করতে পারি আচ্ছা এখন আমি একটা কাজ করি আমরা একটা উস তৈরি করি যেমন আমরা মনে করেন ডিজিটাল আইটি পার্ক এই ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হচ্ছে এটা দিয়ে আমরা একটা পুস্ট বুস্ট করব ঠিক আছে এরকম একটা পুস্ট আমরা রেডি করি Facebook post. আমরা এই টেমপ্লেটটা নিলাম ओके टेक्स्ट ओके दी हैं कि बोलो ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে ওকে মনে করেন এটা একটা পোস্ট বিস্তারিত জানতে যোগাযোগ করুন zero one double nine double four two seven two nine zero মনে করেন এইটাই আমার পোস্ট এবং এইটাই আমি পোস্ট করলাম আচ্ছা এইটাকে আমি কি করলাম ডাউনলোড করে ডাউনলোড ওকে আচ্ছা এখান থেকে আসি আমরা ক্রিয়েট অ্যাড ক্রিয়েটেডের মধ্যে let Facebook select the most relevant goal based on your settings আমরা চেঞ্জে ক্লিক করি চেঞ্জে ক্লিক করলে আমরা এখান থেকে দেখবো কিয়া কিসের দরকার আমার অটোমেটিক বা যেভাবে আছে ওইভাবে দরকার আচ্ছা গেট মোর কলস আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমার কাছে মানুষের মেসেঞ্জারের মাধ্যমে কল দিবে গেট মোর ওয়েবসাইট ভিজিট যদি আমার কোনো ওয়েবসাইট থাকে যদি আমার গেট মোর ওয়েবসাইট ভিজিট আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা আমি এখানে লিঙ্ক আপ করে দিলে আমার এখান থেকে মানুষ ওয়েবসাইটে ভিজিট করবে গেট মোর মেসেজ আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে মেসেঞ্জারে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করবে গেট মোর পেজ লাইক আচ্ছা এটাতে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমাকে মানুষ আমার পেজটাকে লাইক করবে ঠিক আছে আর যদি গেট মোর লিডস দিই তাহলে লিড মানে ইনফরমেশন আমার কিছু ইনফরমেশনের দরকার মানুষের মনে করেন মোবাইল নাম্বারের দরকার তারপরে আমার তার নামের দরকার তার ইমেল অ্যাড্রেসের দরকার যদি তার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্কের দরকার এগুলো আমার দরকার মনে করেন কোনো মানুষের তাহলে আমি এরকম একটা পুশ দিয়ে দিলাম আর গেট মোর লিডস এটা দিয়ে দিলাম তখন যখন মানুষ আমার এই পেজটার উপরে লাইক দিবে আমার পোস্টের উপরে যখন লাইক দিবে লাইক দেওয়ার সাথে সাথে আমার একটা শিট আছে সেই শিট শিটটা অ্যাড করে দিতে হয় তো শিট সেই শিটের মধ্যে তার নাম তার মোবাইল নাম্বার তার ইমেল অ্যাড্রেস তার লোকেশন তার ওয়েবসাইটের লিঙ্ক সবগুলো আমার কাছে অটোমেটিকলি চলে আসে ফেসবুক এটা দিয়ে দেখ এটা ফেসবুক করে দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আচার যাই হোক আমার পোস্টার মধ্যে মেসেজের দরকার আমাকে মেসেজ দিয়ে মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি এটা সেভ দিয়ে দিলাম দেখেন আমার এখানে চলে আসছে গেট মোর মেসেজ আমি যদি এই ওয়েতে এখন আমি যদি এইটা সেট করে দিই তাহলে আমাকে এখন মানুষ মেসেজ করবে ad create creative how do you want to you ad to look আচ্ছা এখন আমি এখানে এই অ্যাডের মধ্যে কি দিতে চাইছি ইউজ পোস্টের মধ্যে আমরা প্রথমে দিব এখান থেকে ই না সরি আচ্ছা এখন দেখেন আমি এই যে সরি ইউজ পোস্টার নতুন কিছু নিয়ে আসছে না এইগুলো নাই তাক আচ্ছা দেখেন আমি এখানে ডেসক্রিপশন দিব আমার পোস্ট রিলেটেড হ্যাঁ আমার পোস্ট রিলেটেড ডেসক্রিপশন আমি একটু বাংলায় দিলাম আপনি ইংলিশেও দিবেন বাংলায় দিবেন যে কোনো ল্যাঙ্গুয়েজে চাইলে দিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার প্রয়োজনটা হচ্ছে কি আপনি আপনি আপনার প্রয়োজন মতো বিষয়গুলো সেট আপ করবেন এখানে যেহেতু মনে করেন আমি পোস্টটা দিচ্ছি মনে করেন আমি বাংলায় দিচ্ছি হ্যাঁ বাংলায় কি দিলাম যেমন Musa Bıdlım'la. বুঝলাম না এরকম করে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স কণ্ঠ সমস্যা রয়েছে চলছে কালকে ঠিক করছি এখনো ঝামেলা রয়েছে আচ্ছা এখানে মনে করেন একটা কি দিলাম ডেসক্রিপশন দিলাম সেই ডেসক্রিপশনটা সুন্দর হয়ে গুছাই গাছাইয়া ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম আমার টোটাল পোস্ট যেভাবে দিব ওই পোস্ট রিলেটেড আমি ডেসক্রিপশন দিয়ে দিব আচ্ছা তারপরে শাসন এখানে সিলেক্ট মিডিয়া সিলেক্ট মিডিয়াতে আমরা ক্লিক করি সিলেক্ট মিডিয়াতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওই জায়গাটা আপলোড করি আমরা আপলোড করার পরে আমাদের ওখান থেকে একটা পোস্ট রেডি করছিলাম সেই পোস্টটা আমরা নিয়ে আসি মনে করেন আমাদের এই পোস্টটা আমরা এটাতে ক্লিক করলাম এইটার ক্যান্সেল সিলেক্ট ওকে এই বুস্টটাই আমাদের কি হরমো আমরা বুস্ট হরমো ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমার পেজের হেডিং কি ডিজিটাল আইটি পার্ক ওকে না হেডিংটা হচ্ছে এখান থেকে আমরা আচ্ছা ডিজিটাল মার্কেটিং আচ্ছা অ্যাডভান্টেজ স্কেট এটা এবার অন থাকবে স্পেশাল ক্যাটাগরি হ্যাঁ এটা অন থাকবে স্পেশাল ক্যাটাগরি ওখান থেকে ক্যান অন করিয়া এটা আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করিয়া দিব আচ্ছা দেখেন যদি এটা সিলেক্ট করে দিই social issue election on politics বিষয়টা হচ্ছে যদি আমরা রাজনৈতিক কোনো পোস্টকে পোস্ট করতে চাই তাইলে এটা অন করে দেবো housing as for property listing home insurance মানে আমরা যদি কোনো বাড়ি বা ইন্স্যুরেন্স এই সমস্ত কোনো তথ্য আপডেট করি তাহলে এটা দিব এমপ্লয়মেন্ট যদি চাকরির জন্য কোনো কিছু হয় ক্রেডিট এটা হচ্ছে সাধারণত লিড জেনারেশন করলে এটা দেয়া লাগে আর এটা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমরা লিড জেনারেশনের কাজ করব না আচ্ছা এখন দেখেন আমরা মেসেজ এখন আমরা যদি চাই এখানে কন্ট্যাক্ট দুইটা আছে আরও দুইটা আছে এখানে যদি আমরা চাই আমরা ইনস্টাগ্রামের সাথে কন্ট্যাক্ট করতাম তাহলে এখান থেকে কন্ট্যাক্টে মাইরা যে কন্ট্যাক্টে মারলে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া লাগবো এখানে ইনস্টাগ্রামের লিঙ্কের সাথে ওই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার সাথে লিঙ্ক আপ করে দিলে আমার এই পোস্টটা ইনস্টাগ্রামের সাথে কন্ট্যাক্ট করতে পারবো মানুষ অর্থাৎ ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারবো এখানে আমি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে এটা হয়ে যাব ঠিক আছে তারপরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এখানে হোয়াটসঅ্যাপে দিলে আপনি হোয়াটসঅ্যাপটা লিঙ্ক আপ করে দিবেন তাইলে হয়ে যাব আচ্ছা তারপরে আসেন set up your greeting and frequently আস কোয়েশন আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক মেসেজ অটোমেটিক মেসেজ মানে হচ্ছে আপনাকে কোনো মানুষ ওই যে একটু আগে যে বললেন না কি জানি আবদুল্লা ভাই বলছিলেন একটা কথা যে কুইক রেসপন্স স্যার বা auto reply sir sure sure sure আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে আচ্ছা দেখেন এখান থেকে আপনি মনে করেন ঘুমে আসেন বা আপনি অন্য কোনো অবস্থার মধ্যে আসেন আপনাকে মেসেজ করার পরে আপনাকে মেসেজ করলেন কেউ মেসেজ করার পরে আপনি এখানে ঘুমে আসেন তাহলে আপনি তাকে বলবেন কি বলবেন আপনাকে তো মেসেজ দিল সে আপনি রেসপন্স দেখাইলেন তাহলে রেসপন্স দেওয়ার পরে এটা এভাবে লিখে দিবেন এখান থেকে লিখে সরি এটা চাইলে বাংলায় লিখতে পারেন সমস্যা নাই এখানে যে নামটা দেয়া আছে এই নামটা দেওয়ার মানে হচ্ছে যিনি মেসেজ করবেন তার নাম এখান থেকে ওইভাবে অ্যাড হইব automatically thank you for messaging me very appreciate for your message না আর দেওয়া যাইতো না সরি ক্যারেক্টার এখানেই শেষ তাহলে এই পর্যন্তই দেন প্রথমে দেন আপু এখন আমি ক্লাসে আছি ক্লাসটা শেষ হোক তারপরে আপনার সাথে আমি যোগাযোগ করতেছি আচ্ছা I am very appreciate for your message please please wait just time আচ্ছা দেখেন এনে বানান লিখতে সময় কোনো টেনশন নেই কারণ বানান রেডি করে দেওয়ার সেন্টেন্স রেডি করে দেওয়ার জন্য আমার সেই পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে আমার এখানে এই যে দেখেন আই এম ভেরি অ্যাপ্রিসিয়েটেড দেখছেন স্যার ফাতেমা আসলো কেন স্যার হাই ফাতেমা আসলো কেন স্যার ফাতেমা তো আমার প্রোফাইল নেম এই জন্য ও আচ্ছা আচ্ছা এখানে যিনি দিবেন ঠিক আছে যিনি দিবেন তাকে তার নাম অটোমেটিকলি এখানে আসবে এখন আমার ফাতেমা দিয়ে দেখাচ্ছে কথা বুঝতে পারছেন দেখেন এখানে গ্রামারলিটা রেডি করতে পারতেছে না এই জন্য বারে বারে দিয়েছে যাই হোক আচ্ছা কোয়েশন নাম্বার ওয়ান এখন কোয়েশন নাম্বার ওয়ান রেডি করেন কি কোয়েশন দিবেন ওকে কোয়েশন কি দিবেন So thank you for you for তো তারে প্রথম মেসেজে দিলেন please tell me how can I help you ও সরি সরি সরি সরি এখানে বিষয়টা হচ্ছে আমরা তো ডিজিটাল এর জন্য পুশ দিচ্ছি ঠিক আছে তাহলে how much cost do you have in the course আচ্ছা এটা সেন্টেন্সটা ঠিক আছে কি না এটা আমরা একটু দেখে নিই কারণ সেন্টেন্সটা ঠিক আছে কি না আপনারা দেখেন আপনারা যারা ইংলিশে দুর্বল মনে করেন নিজেকে মনে করেন অনেক সময় যে আমি ইংলিশে দুর্বল আমি ইংলিশে দুর্বল হওয়ার কারণে আমি কাজ করতে পারবো না ভাই বর্তমানে দুর্বল কিচ্ছু নাই সবাই সবল সবাই দুর্বল কথা বুঝতে পারছেন যিনি শুধুমাত্র লিখতে পারে তিনিও ইংলিশের সবল কারণ কি কারণ হচ্ছে এখন আমাকে যে ধরনের সিস্টেম দিচ্ছে আমার কাছে যেগুলা ওয়ে আছে আমি সেই ওয়েগুলা যদি আমি ব্যবহার করা জানি তাহলে আমি কি নাই দুর্বল নাই আমি পুরাই সবল কথা বুঝতে পারছেন আর আমি যদি এই সিস্টেমগুলো ব্যবহার করে না জানি তাহলে আমি পুরাই দুর্বল এজন্য আপনি কি করতে হবে সিস্টেম জানতে হইব কথাটা বুঝতে পারছেন সিস্টেম না জানলে কিচ্ছু নাই ওকে এখানে রাখলাম thank you our course fee just রাখলাম এখন পাঁচ হাজার না পাঁচ হাজার সাধারণত কোর্স ফি তো আমাদের পাঁচ হাজার সার দিয়ে অনেক রেজ হবে thank you our course fee just তিন হাজার পাঁচ হাজার ওকে তারপরে কোয়েশ্চন নাম্বার সেকেন্ড রেডি করি কোয়েশ্চন নাম্বার সেকেন্ড কি মনে করেন how many days how many long long time হইব sorry how many days do you have দেখেন আমরা এইটা এইটাও কপি করিয়া নেই নিয়ে দেখি আমাদের প্রশ্নটা গুণগত মানের দিক থেকে ঠিক আছে কি না কারণ যদি গুণগত মানের দিকে ঠিক না হয় তাহলে অনেকে আমাকে নিয়ে কি করতে পারে হাসাহাসি করতে পারে আমার কাজ করতে হবে কি কাজ করতে হবে আমার এটা রেডি করতে হবে এটাই হচ্ছে কথা দেখেন আমারটা ঠিক আছে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম we are four to five month now this is sorry this is four to five month long time course link time হয়ে গেছে লং টাইম আচ্ছা এখন যদি কোয়েশন নাম্বার থ্রি দিতে চান তাহলে কোয়েশন নাম্বার থ্রিও দিতে পারেন আমার আর দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এটা তো আমরা তারপরে কি করবো কোয়েশন নাম্বার থ্রি লিখবো কোয়েশন নাম্বার থ্রির আনসার লিখবো আমরা তিনটা কোয়েশন এখানে অ্যাড করতে পারবো কথা বুঝতে পারছেন তিনটা কোয়েশ্চন অ্যাড করার পরে আমরা কি করবো এই যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনটা আমরা সেভ করিয়ে দিব তাহলে এখন আমার কাছে যদি কেউ প্রশ্ন করে আমাকে যদি কেউ কোয়েশ্চন করে যে আমার এটা কি এটা কি এই যে দেখেন আমার এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কেউ আমাকে নক করার সাথে সাথে মানে হ্যালো বললেই এই যে যাবে hi Fatema thank you for messaging me এই অপশনটা তার কাছে যাবে I am very appreciative for your message দেখেন আপনার মেসেজের জন্য আমার আমি খুব বেশি কী হয়েছি please wait just for at time কিছু সময় অপেক্ষা করুন তারপরে এক নম্বর প্রশ্নটা হচ্ছে how much cost do you have for the course তারপরে দুই নম্বর question how many days do you have the course are you available to chat এই যে তিনটা অপশন আছে এই তিনটা কোর্স এখানে তিনটাই আমার প্রশ্ন এখানে আছে উত্তর রেডি আছে ঠিক আছে তাহলে এইগুলা শেষ তারপরে আসেন অডিয়েন্স মজার একটা বিষয় অডিয়েন্সটা কি অডিয়েন্সটা হচ্ছে অডিয়েন্সটা হচ্ছে সেই আমার পোস্টটা কার কাছে আমি পৌঁছাইব দেখেন ফেসবুক কি মজা আর কি আনন্দদায়ক একটা বিষয় দিয়ে দিছে আমাকে আমাকে দিচ্ছে কি আমি ইচ্ছা করলে শুধু পুরুষদের কাছে আমার পোস্টটা পৌঁছাইতে পারি শুধু মহিলাদের কাছে আমি পোস্টটা পৌঁছাইতে পারি পুরুষ মহিলা উভয়দের কাছে পোস্টটা পৌঁছাইতে পারি বাচ্চাদের কাছে পোস্টটা পৌঁছাইতে পারি বয়োজ্যেষ্ঠদের কাছে পোস্টটা পৌঁছাইতে পারি দেখেন এমন একটা সিস্টেম খেলা দিছে এখন মনে করেন আপনি এই পোস্টটা কার কাছে পৌঁছাইবেন এই বিষয়টা আপনাকেই থিঙ্কিং করতে হইব থিঙ্কিংটা কিভাবে করবেন যেমন মনে করেন আপনি আপনি মনে করেন শুধু ড্রেস সেল করবেন আচ্ছা এখন যদি ড্রেস সেল করার জন্য আমরা যদি পুরুষ সেট করে দিই আমাদের ড্রেস সেল হওয়ার সম্ভাবনা কম না বেশি একটু কি আমাকে বলবেন কম স্যার কম হ্যাঁ নিশি আপু আর কে আপু আপনারা আছেন জি স্যার তো আচ্ছা তাহলে এখন বলেন আমি যদি মনে করেন জিন্সের প্যান্ট সেল করব আমি একটা পেজের মাধ্যমে পুস্ট দিয়া এখন আপনি আমাকে বলেন যে আমি যদি আমার মানে মেয়েদেরকে সিলেক্ট করি গার্ল যদি দিয়ে দেই তাহলে কি আমার প্যান্টটা সেল হবে না স্যার সেল হবে না কারণ সেল হবে না কেন কারণ মেয়েরা তো জিন্সের প্যান্ট পরে না পুরুষরাই জিন্সের প্যান্ট পরে আর পুরুষরা ড্রেস পরে না মেয়েরাই পরে সুতরাং প্রোডাক্টটা আমি চিন্তা করবো যে আমার প্রোডাক্টটা কিসের হ্যাঁ যেহেতু আমার এটা digital marketing product digital marketing course এটা পুরুষ মহিলা সবার জন্যই কি আছে প্রয়োজন আছে কোনো সমস্যা নাই আচ্ছা আমি অডিয়েন্স সিলেক্ট করি এটাই হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স সিলেক্ট করার সময় দেখেন আমার একটা বিষয় হচ্ছে আমি কত এইজের মানুষকে চাচ্ছি আমি আর একটু নিচে আমি পনেরো থেকে শুরু হয়ে এইজ শুরু কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সটা সবার জন্য সবাই কিন্তু মেনে নিতে পারবে না অনেক অনেক চৌত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মানুষ আছে তাদের জন্য আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কি করতে পারবে করতে পারবে এখন যদি আমি শুধু মেন দিই তাহলে এই মেনটা সিলেক্ট করে দিব যদি ওয়েমেন দিই তাহলে ওয়েমেনটা সিলেক্ট করে দিব আর যদি পুরুষ দেই ওয়েমেন এবং মেন দেই তাহলে অল দিব ঠিক আছে এখন আপনি কত এজ দিবেন আপনি এটা চিন্তা করবেন যে আসলে কত এজ দেওয়া যায় এখন আপনাকে একটা বিষয় বলেন তাহলে আমার এই পোস্টটা পুরুষের শুধু পুরুষের পুরুষ সিলেক্ট করে দিলে শুধু পুরুষের কাছে যাবে যদি মহিলা সিলেক্ট করে দিতে গেলে শুধু মহিলাদের কাছে যাবে অথবা শুধু এইট যে সিলেক্ট করে দিছি আমি এখান থেকে এইট সিলেক্ট করছি কত পনেরো থেকে চৌত্রিশ পর্যন্ত এই সিলেক্ট করছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে ফেসবুক কিভাবে বুঝবে যে এই ব্যক্তিরা তো মোবাইল আছে এই ব্যক্তি মোবাইল দিয়ে সে ফেসবুক চালাচ্ছে এখন সে পঞ্চাশ বছরের মানুষ এখন সে যে চৌত্রিশ বছরের মানুষ নাই এটা ফেসবুক জানবে কি করে আবার এই ভদ্রলোক হ্যাঁ, পুরুষ মানে হ্যাঁ আবদুল্লাহ ভাই আপনি কথা বলবেন না এই যে যে আমি ফেসবুক চালাচ্ছি আমি যে পুরুষ আমি মহিলার আমি মহিলা নাই এটা ফেসবুক জানবে কি করে বা আপনি ফেসবুক চালাচ্ছেন আপনি যে মহিলা আপনি যে পুরুষ না এটা ফেসবুক জানবে কি করে আপনারা আমাকে একটু প্রশ্নটার উত্তর গুছিয়ে বলিয়ে দেন বলেন নিশি আপু বলেন কে আপু বলেন সজীব ভাই বলেন বলবেন না আচ্ছা যাক দেখেন এটা বলবো ওই জন্যই যে আমরা যখন ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করি যখন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাকে দেয়া লাগে যে আসলে আমি কি পুরুষ নাকি আমার মহিলা আমি কি মহিলা তারপরে আমার বার্থডে দেয়া লাগে তাহলে এই যে পুরুষ মহিলা এবং বার্থডে দেয়া লাগে এইগুলার উপরে জাস কইরা এগুলা ফেসবুকের অ্যালগোরিদম কি করে সেভ করে রাখে হ্যাঁ ফেসবুকের অ্যালগোরিদম সেভ করে রাখে এখন ফেসবুক জানে আমার বয়স কত আপনার বয়স কত কথা বুঝতে পারছেন আমি পুরুষ না মহিলা এটা ফেসবুকের জানা আছে এই অ্যালগোরিদমের মাধ্যমে ফেসবুক এটা কি করে এটা ট্রেকিং করে তারপরে আসুন লোকেশন লোকেশন কি আপনি চাচ্ছেন মনে করেন আমি চাচ্ছি আপনি চাচ্ছেন মনে করেন একটা প্রোডাক্ট ওই একটা জায়গার মধ্যে সেল করবেন একটা এরিয়ার মধ্যে সেল করবেন হ্যাঁ একটা এরিয়া কি আপনি বাংলাদেশের মধ্যে স্কোয়ার পঁচিশ কিলোমিটার সেল করবেন আপনি মনে করেন কীভাবে আনবেন এটা আমি দেখি আপনাদের দেখাচ্ছি এখানে লিখবেন মনে করেন বাংলাদেশ শুধু বাংলাদেশ আমি এই পোস্টটা টোটাল বাংলাদেশের মধ্যে পৌঁছে দিতে চাই তাহলে এখান থেকে আমি যদি টোটাল বাংলাদেশ পৌঁছে দিই তাহলে আমি যে বাংলাদেশ কান্ট্রি লেখা আছে এই কান্ট্রিটার মধ্যে সিলেক্ট করে দিলে আমার এটা টোটাল বাংলাদেশ হয়ে যাবে দেখেন আমার চোখের সামনে বাংলাদেশ ম্যাপটা টোটালি চলে আসছে অর্থাৎ আমি এই অপশনটা এই টোটালটাই আমার এই পুসটা বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই এরিয়ার ভিতরে যত মানুষ ফেসবুক চালায় প্রত্যেকের কাছেই আমি যে সিলেক্ট করে দিছি আমি যে সিলেক্ট করে দিছি তাদের কাছে আমার পোস্টটা যাওয়ার সম্ভাবনা আছে যদি আমি ওই পরিমাণ টাকা বে করতে পারি মনে রাখবেন আমি যে পরিমাণ টাকা বে করবো সেই পরিমাণই আমাকে রিচ দিবে রিচ মানে পৌঁছানো মানুষের চোখের সামনে পৌঁছানো ঠিক আছে আচ্ছা আমি যদি বলি এখন জাস্ট আমি ডাকা দিব আমি শুধু ডাকা দিব তাইলে আমি দিব ডাকা বাংলাদেশ হ্যাঁ, Dhaka division of Bangladesh city Dhaka division of city Bangladesh দিয়ে দিলাম এটা হচ্ছে ঢাকা ডিভিশনের ভিতরে আমি বললাম না আমি শুধু একটা জেলায় দিমু দিমু গাজীপুর যেমন মনে করেন গাজীপুর দিলাম হ্যাঁ গাজীপুর ঢাকা গাজীপুর ঢাকা দিলাম এখন যে অপশনগুলো আসছে সবগুলোই হচ্ছে গাজীপুর কথা বুঝতে পারছেন তাহলে হচ্ছে কি আমি চাই যদি একটা যেমন মনে করেন আপনি কালীগঞ্জে জন্ম কালীগঞ্জ আছেন খুলনাতে কালীগঞ্জ একটা আছে কালীগঞ্জ রুট ঠঙ্গি ডাকা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ রুট ঠঙ্গি ডাকা ডিভিশন এটাতে শুধু কালীগঞ্জের একটা রুট দেখাচ্ছে এই যে গাজীপুরের এই যে এই অপশনটাই দেখাচ্ছে আমাকে এই যে দেখেন সবুজ করে দিচ্ছে এটা হচ্ছে কালীগঞ্জ রুট আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি আমার মতো আমি সিলেক্টরিয়া দিতে পারবো এটা আমার কোনো সমস্যা নাই এটা হচ্ছে এটাকে বলা হয় অডিয়েন্স রিচ আমি মনে করেন আমার পোস্টটা সারা বাংলাদেশে দিচ্ছি হ্যাঁ, বাংলাদেশে দিচ্ছে ওকে এটা আমার সারা বাংলাদেশ আচ্ছা তারপরে আসুন নিচের দিকে যাই আমরা স্যার ড্রপ শিপিংটা ড্রপ পিনটা একটু দেখা দেন ওনাদেরকে ড্রপ পিনটা আচ্ছা ঠিক আছে মনে করেন এই যে পিনটা এটাতে ডাবল ক্লিক দিবেন দিয়ে কান ধরবেন দইরা নিয়ে ঢাকা সিলেক্ট করে দেন স্যার আগে ঢাকা সিলেক্ট করে দেন তারপরে দেখান স্যার আচ্ছা সরি ঢাকা ডিভিশন আচ্ছা ঢাকা ডিভিশনের গাজীপুরে আপনি আপনি চিন করতে মনে করেন তাইলে এখান থেকে তার কান ধরে হ্যাঁ? আচ্ছা দাঁড়ান দাঁড়ান সিলেক্টের বাইরে হইতে তাই তো সরি আচ্ছা মনে করেন আমি ঢাকার সাথে আরেকটা জায়গাকে আমি অ্যাড করতে চাই এখন ওখান থেকে কোন জায়গাটা অ্যাড করতে চাই যেমন ফরিদপুর এই ফরিদপুরকে অ্যাড করতে চাই তাহলে এই যে পিন এটের মধ্যে দইরা ওই ফরিদপুরের মধ্যে উপরে আনিয়ে সারিয়ে দিতে ওনা মানে ডালো ডাবল ক্লিক করবেন কইরা আনিয়ে ধরবেন ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরবেন ধরে আনিয়ে ওই ফরিদপুরের উপরে সারিয়ে দিবেন তাহলে আমার এটা ফরিদপুর হয়ে যাব এই যে দেখেন এখন আমাকে কি করছে দুইটা অপশন দিয়ে দিছে একটা অপশন হচ্ছে এই যে এখন স্যার ম্যাপটা একটু ছোট করে ফেলেন স্যার মাইনাস করে তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে দেখেন আমার ঢাকা অপশনটাও আছে ফরিদপুর অপশনটাও আছে দেখতে পাচ্ছেন এখন যদি এইভাবে আমি কুমিল্লাকে অ্যাড করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে দৌড়িয়া কুমিল্লার উপরে নিয়ে আসতে পারবো এই যে কুমিল্লার উপরে দিয়ে দিছি তাইলে এখন আমার আওতার ভিতরে কি আসছে ফরিদপুর আসছে কুমিল্লা আসছে ঢাকা আসছে ওকে কোন থেকে ওকে তারপরে আসেন ও ব্রাউজিংটা তো অ্যাড ম্যানেজার অ্যাড করা নাই এই জন্য ব্রাউজিংটা আসতেছে না এটা অ্যাড ম্যানেজার অ্যাড করার পরে দেখা যাইব ওকে তারপরে এটা সেভ করে দিলাম সেভ অডিয়েন্স সেভ হয়ে গেছে এখন আমি সেভ করিয়া দিছি আমার এখান থেকে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাইব ওকে আচ্ছা তারপরে আসুন লার্ন মোডে ক্লিক করি লার্ন মোডে ক্লিক করলে কি আসে দেখি আমরা আমি সব দেখাইতেছি আপনাদের এটা আপনারা আমাদের জন্য না এটা হচ্ছে অ্যাডভান্টেজ লুকিং এটা এটা আমাদের অন্য ক্লাসের এটা হচ্ছে অ্যাড ম্যানেজার ক্রিয়েটের পরে এই অপশনটাতে ক্লাস এটা আমরা রেখে দিলাম ওকে তারপরে আসুন এখানে হচ্ছে আমি কতদিনের জন্য পুস্টটা রেডি করব আচ্ছা দেখেন আমার এই পুস্টটা যদি আমি সাত দিনের জন্য রেডি করি তাহলে আমার এটা শেষ হবে পঁচিশ ফেব্রুয়ারি দুই ওকে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা রান দ্য এড কন্টিনিউ যদি দেই তাহলে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই যেভাবে আছে ওইভাবে সেট হয়ে যাব অটোমেটিকলি আর কিছু দেওয়া লাগবে না বাট এটা দেওয়া লাগলে এটা দিলে আমি এখান থেকে ডেটটা চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো দিতে চাইলে যেমন মনে করেন যদি আমি আজকে কয় তারিখ আমি আট দিনের জন্য দিতে চাচ্ছি আমি এখান থেকে একদিন বাড়াইতে পারবো আমি যদি কম দিনের জন্য দিই তাহলে এখান থেকে একদিন কমাইতে পারবো আরও যদি কম দুই দিনের জন্য দিই একদিনের জন্য যদি দিই তাহলে আমি এখান থেকে কমাইতে পারবো বাড়াইতে পারবো কথাটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসুন ডেইলি বাজেট আচ্ছা ডেইলি বাজেটটা কি ডেইলি বাজেটটা হচ্ছে সেই জিনিস আমার প্রতিদিন কত টাকা খরচ করবো আমি যে পাঁচ দিন কাজ করবো পাঁচ দিন আমার পোস্টটা রান করবো এই পাঁচ দিনের জন্য আমি কয় টাকা খরচ করবো এটা হচ্ছে ডেইলি বাজেট তাহলে কয় টাকা খরচ করবো এই বিষয়টা দেওয়ার জন্য এই যে চেঞ্জ অপশন আছে এখান থেকে আমরা ক্লিক করবো মনে রাখবেন ফেসবুকের এডস রান করি প্রমোশন করি বুস্ট করি যাই করি না কেন প্রত্যেকটার জন্যই আমাকে কি করতে হইব অবশ্যই আপনার ডলার দিতে হবে এখানে যদিও বাংলাদেশি কারেন্সি আছে কিন্তু বাংলাদেশি কারেন্সি পেমেন্ট দেওয়া যায় না এর জন্য আপনি ইউএস ডলার দিয়ে দিবেন ইউএস ডলার কথা বুঝতে পারছেন বাংলাদেশি কারেন্সি এখানে পেমেন্ট দেওয়া যায় না যদিও এখানে অপশন রাখছে বাট পেমেন্ট দেওয়া যায় না টাইম জোন টাইম জোন মানে হচ্ছে আমাদের জিএমটি গড়ির সাথে আমাদের টাইমের পার্থক্য কতটুকু এটা ছয় ঘন্টা তো আর আমরা জানি লন্ডনের গড়ির সাথে আমাদের পার্থক্য এই জন্য নেক্সট দিয়ে দিলাম আচ্ছা নেক্সট দেওয়ার পরে একটা অপশন আসবে দেখেন অপেক্ষা করি আমরা নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে আমাদের your daily budget may be limited initially আচ্ছা আসুন তারপরে হচ্ছে কারেন্সি তো আমরা দিয়ে দিলাম এখন আমাদের ডেইলি বাজেট এখানে একশো ছয় ডলার দেয়া আচ্ছা আমরা একশো ছয় ডলার যদি ডেইলি বাজেট খরচ করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে আমি যদি একশো ছয় ডলার খরচ করি তাহলে আমার টোটাল ট্যাক্স সহ খরচ আসবে পাঁচশো চৌত্রিশ টাকা ছয় ডলার তিরানব্বই সেন্ট মানে হচ্ছে ষাট ডলারই মনে করেন তাহলে পাঁচশো চৌত্রিশ ডলার যদি পঁয়ষট্টি সেন্টের খরচ করি আরও আশি সেন্ট আপনার আশি ডলার বিশ সেন্ট আপনার বেড আসবে টোটাল ছয়শো চোদ্দো ডলার পঁয়ষাশি সেন্ট যদি আমরা খরচ করি তাহলে আমরা এই পুষ থেকে রিচ পাইমু এক লক্ষ প্রতিদিন প্রতিদিন রিচ পাইমু এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো থেকে তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো পর্যন্ত এটা সর্বনিম্ন এক লক্ষ চোদ্দো হাজার সর্বোচ্চ তিন লক্ষ একত্রিশ হাজার সেখান থেকে আর আমাদের কাছে রেজাল্ট আসবে মানে আমাদেরকে নখ দিবে সর্বনিম্ন একশো পঁচাশিটা নখ দিবে সর্বোচ্চ পাঁচশো চৌত্রিশটা নখ আসবে সুতরাং সুতরাং এটা কমও হতে পারে আর একটু বেশিও হতে পারে এটা কোনো ব্যাপার না কথা বুঝতে পারছেন একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এটা আমার আমার এটা মনে করেন আমি এখন এত টাকা এখানে দিব না আমি খরচ কম করবো তাহলে ডেইলি দিলাম আমি পাঁচ ডলার আমার ডেইলি বাজেট হচ্ছে পাঁচ ডলার মনে করেন পাঁচ ডলার আচ্ছা ডেইলি যদি পাঁচ ডলার হয় তাহলে আমার রিচের পরিমাণ রিচ মানে মানুষের কাছে পৌঁছা আমার প্রতিদিন পাঁচ হাজার চারশো জন সর্বনিম্ন মানুষের কাছে পৌঁছাইব আর সর্বোচ্চ পনেরো হাজার পাঁচশো মানুষের কাছে আমার এটা পৌঁছাইব ঠিক আছে তাহলে এইগুলা পৌঁছানোর পরে এই পোস্ট করার পরে দেখেন আমার প্রতিদিন যদি পাঁচ ডলার খরচে খরচ হয় তাহলে আমার পাঁচ দিনে খরচ হবে পঁচিশ ডলার আর বেট আসবে three point seven five dollar total আড়াইশ ডলার আমার খরচ হবে টোটাল আড়াইশ ডলারে আমার প্রতিদিন আসবে মনে করেন পঁচিশটাই যদি ধরি একশো পঁচিশটার নখ আসবে এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাকে যদি একশো পঁচিশ জন মানুষের যদি নখ করে আমাকে যদি একশো পঁচিশ জন মানুষের নখ করে আচ্ছা অ্যাটলিস্ট আমাকে আমার কি নেটওয়ার্ক চলে গেল দেখি আচ্ছা কতটুকু পর্যন্ত যাওয়ার পরে নেটওয়ার্কে ছিল স্যার যে দেখাচ্ছিলেন যে ডে আট দিন পাঁচ দিন কতদিন আপনি মানে ক্যাম্পিংটা করতে চান ও আচ্ছা আচ্ছা ওই যে পেমেন্ট পেমেন্টটা ওইটা ওইটা ওই জায়গা জি স্যার এই জায়গা আচ্ছা তাহলে আপনারা সবাই দেখেন সরি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কানেক্ট হয়েছি তো এখানে আমরা ডেটা আপডেট করতে পারি কম বেশি করতে পারি তারপরে এখান থেকে আসার পরে আমরা অবশ্যই এটা ইউএস ডলার দিব এখানে বাংলাদেশি ডলার টাকা দেওয়ার ব্যবস্থা আছে বাট বাংলাদেশি টাকা দিয়ে পেমেন্ট দেওয়ার কোনো ব্যবস্থা নাই এই জন্য আপনাকে কি করতে হইব ইউএস ডলার দিতে হবে ইউএস ডলার আমরা এটাতে দিই ইউএস ডলার আমরা ইউএস ডলার দিয়ে এটা পেমেন্ট করতে হইব টাইম এটা আছে নেক্সট আচ্ছা তারপরে আসুন এখানে এখানে আসার পরে পাঁচ ডলার যদি আপনি পাঁচ ডলার দেন তাহলে আপনার রিচটা প্রতিদিন আপনার রিচটা পৌঁছাইবে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার চারশো থেকে পনেরো হাজার পাঁচশো পর্যন্ত গিয়ে পৌঁছাইবে ঠিক আছে আর স্যার এটা কি পাঁচ ডলারে স্যার পাঁচ ডলারে প্রতিদিন পাঁচ ডলার যদি খরচ করেন তাহলে পাঁচ হাজার চারশো থেকে পনেরো হাজার পাঁচশো মানুষের কাছে গিয়ে পৌঁছাইব সেখান থেকে আপনাকে নয় জন থেকে পঁচিশ জন মানুষে নক দিবে ঠিক আছে সেখানে কম বেশিও হতে পারে আচ্ছা তারপরে আর তেমন কাজ নাই এগুলো বিজনেস ম্যানেজার অ্যাড করলে অর্থাৎ পরের কাজ করলে হবে তারপরে আসুন পেমেন্ট মেথড এই অপশনটা এই অপশনটাতে আসুন এখানে হচ্ছে পেমেন্ট মেথড এটাকে পেমেন্ট মেথড বলে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে ক্লিক করলাম পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে দেখেন পেমেন্ট মেথড কী কী দেওয়া যায় দেখেন কিভাবে পেমেন্ট দেওয়া যায় পেমেন্ট দেওয়ার জন্য কোনো কি নাই কোনো বাংলাদেশি কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই এখানে যেগুলো আছে প্রত্যেকগুলাই হচ্ছে আপনার ডলারের ব্যবস্থা এটা হচ্ছে ভিসা কার্ড এটা Visa card dual currency Visa card এটা কি জানি না এটা হচ্ছে পেপাল ঠিক আছে তো আপনার এই ধরনের ডলার আপডে আনা নেওয়ার জন্য যদি যে ব্যবস্থা আছে সেটা দিয়ে আপনি ফেসবুকে দিতে পারবেন তারপরে আসুন এখানে এই যে নিচে দেখেন প্রমোট শব্দ আছে এই যে দেখেন প্রমোট শব্দ আছে এই প্রমোট শব্দতে আপনি ক্লিক করলে আপনার পোস্টটা অটোমেটিক প্রমোট হয়ে যাব আপনি ডলার দেওয়ার পরেই আপনার পোস্টটা প্রমোট হয়ে যাব পাঁচ দিন আপনার পোস্টটা আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড থাকুক না থাকুক যে আচ্ছা, আপনার পিক্সেলটা কিছু দেখলাম ওই যে পিক্সেল অপশনটা স্যার এই যে স্পন্সর আছে পিক্সেল তো আলাদা একটা ক্লাস এটা অন্য একটা ক্লাস ইডারের এই যে দেখেন আমার এখানে স্পন্সর হয়ে গেছে এই স্পন্সরটা এখন আমার সে ফ্রেন্ড লিস্টে তাকুক না তাকুক সে যেভাবেই হোক আমার এই ফ্রেন্ড লিস্টে না থাকলেও তার কাছে পৌঁছাইবে থাকলেও আমার এই পোস্টটা তার কাছে পৌঁছাইবে অটোমেটিকলি এই পর্যন্তই আপনাদের একটা ফেসবুক পেজ প্রমোশন বা একটা একটা পোস্ট প্রমোশন অর্থাৎ আপনার একটা বিজনেসকে আপনি মানুষের কাছে পৌঁছাইয়ে দিতে চান এখানে আপনি নিজের কাজ করতে পারেন আবার আপনার বায়ারের কাজও আসতে পারে বায়াররা অনেক সময় এগুলা করিয়ে থাকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই একটা করে হোমওয়ার্ক করবেন জমা দিবেন আপনাদের সাথে সোমবারে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম